কত পাওয়ারফুল ইব্রাহিম আলাইসাল্লাম কিয়ামতের মাঠে হবে সর্বপ্রথম কাপড় পরা হলো হবে ইব্রাহিম আলাইসাল্লাতামকে তাহলে মোহাম্মদ সাল্লাম ন্যাংটা থাকবেন আল্লাহ রাসূলকে উল্লঙ্গ করা হবে কাপড় পরিহিত অবস্থায় উঠবেন ইব্রাহিম আলাইসাল্লামকে প্রথম কাপড় পরানো হবে আল্লাহর কাছে গিয়ে তিনি সাহস নিয়ে গিয়ে বলতে পারবেন বাপের ব্যাপারে বাপ বলবে আজর কত শয়তানি ঘুরেছে কিন্তু কিয়ামতের মাঠে ইব্রাহিম দেখতে পাবেন বাপকে ওয়ালা ওয়াজহে আদার কতরা গামারা আজরের মুখটা ধুলায় মলিন চুলগুলো এলোমেলো বললেন আবাতি আমি আপনাকে বলেছিলাম না আপনি আবার অবাধ্যতা করবেন না তখন বলছে বলবে কি আমাদের বেটা আজকে তুমি যা বলবে সব শুনবো আজ আর অবাধ্যতা করবো না কি আমাদের ইব্রাহিম কাছে গিয়ে ইয়া ইন্নাকা আল্লাহ তুখজানি আপনি ওয়াদা দিয়েছেন কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না ফাইয়ুখিদিন আখদা মিন আবিল আবাদ আল্লাহ ইচ্ছে বড় অপমান কি হতে পারে আমার বাপের যে অবস্থা বেটার জন্য এর কত বড় অপমান কি হতে পারে আল্লাহ কি বলবেন ইব্রাহিম ইন্নি জান্নাত কাফিরিন কাফেরদের উপরে আমি হারাম করেছি তোমার দোয়া কবুল বলা হবে নিচের দিকে তাকাও তো একটু নিচের দিকে তাকাও দেখে মন কি একটা বেজি বেজি বুঝুন তো বানর বানরের মতো একটা পশু ওকে গোবরের কাদায় পায়খানায় লেপটানো হয়েছে একটা পশু চার পায়া করে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটাকে এটাকে ইব্রাহিম বাপ আজর বানর করা হবে না নমরুদকে বানর করা হবে না কিন্তু আজরকে বানর বানানো হবে কি আমাদের মাঠে তারপরে জাহান নামে ফেলা হবে কারণটা কি যা করেছে ইব্রাহিম ইসলামের বিরুদ্ধে এটা আল্লাহ বরদাস্ত করবে না সুপারিশ করার পরেও সুপারিশ কবুল হবে না কল্পনা করা যায়